Hello everyone this is miss Shrabanti Bhattacharya from চিসল বাংলাদেশ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি যখন বিগিনার ছিলাম তখন আমি কি মিস্টেক করতাম ওয়েল একটা কমন মিস্টেক আছে যেটা আমরা কম বেশি সবাই করে থাকি সেটা হচ্ছে less and fewer yes so my today's topic is less and fewer যে লেস কোথায় ইউজ করব অ্যান্ড ফিওয়ার কোথায় ইউজ করব ওয়েল একটা গেম খেললে কেমন হয় আমি আপনাদেরকে কিছুক্ষণ সময় দিব অ্যান্ড আপনারা সেটার অ্যান্সারটা জলদি করে লিখে ফেলবেন ঠিক আছে সো কোয়েশ্চেনগুলো আপনারা যদি ফুলে ফুল থাকেন তাহলে বুঝতে হবে যে আপনাদের এই টপিকটা ক্লিয়ার আছে কিন্তু যারা একদম বিগিনার আছেন তারা অনেকেই স্লাইডলি কিছু জায়গায় মিস্টেক করে ফেলেন so just let me show you the questions well the first question is I have dash pictures in my room Well, I hope you have answered the question. So now I'm moving to the next question. Here is the second question. He drank dash juice than me. Well, I hope it answer আপনারা the ফেলেছেন Now my third question. I have dash time to do the work. I have dash time to do the work. Less or fewer okay এটাও আই হোপ আপনারা বুঝে গিয়েছেন অ্যান্ড নাও আমি লাস্ট কোয়েশনে চলে যাচ্ছি I have dash pairs of shoes কোনটা হবে less or fewer well I guess আপনারা এখন সবগুলো কোয়েশনের অ্যান্সার দিয়ে ফেলেছেন এবার আমি আপনাদের জন্য এটা বলবো যে কোথায় কখন কোনটা ইউজ করতে হবে সো লেটস সি যা অ্যান্সার আসলে কি হয় ওকে আমি যদি ফার্স্টেই বলি যে less and fewer less less কম fewer মানেও কম তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায় কোথায় লেস ইউজ করব কোথায় ফিউয়ার ইউজ করব লেস বেসিকলি ইউজ হয় যখন কোনো আনকাউন্টেবল নাউন হয় মানে যেটা গণনা করা যায় না ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে বলি যে আজকে নিউ মার্কেটে কম মানুষ এসেছে গত দিনের তুলনায় তাহলে এখানে কোনটা হবে লেস অর ফিওয়া ওয়েল এখানে ফিওয়া হবে কারণ মানুষ মানুষ হচ্ছে গণনা করা যায় অ্যান্ড আমার এখানে কোয়েশন ছিল ফার্স্ট কোয়েশনটা ছিল যে I have dash pictures in my room তাহলে এখানে কোনটা হবে পিকচার্স তো এটা কি কাউন্টেবল আর আনকাউন্টেবল এটা কাউন্টেবল রাইট তাহলে এখানে অ্যান্সার হবে fewer very easy so next আমাদের যেটা ছিল সেটা হচ্ছে he drank dash juice than me তাহলে জুস এটা কোন noun countable or uncountable guess আচ্ছা আপনারা যেহেতু অলরেডি কুইজ দিয়ে ফেলেছেন সো অ্যান্সার আপনারা জানেন কোনটা হবে জুস হচ্ছে আনকাউন্টেবল নাউন জুস কিন্তু গণনা করা যায় না যে মানে কতটুকু juice he drank dash juice than me তার মানে এখানে অ্যান্সার হবে less he drank less juice than me I hope আপনারা এটাও ইজিলি বুঝতে পেরেছেন যে কেন এখানে লেস হয়েছে okay now I have dash time to do the work এখানে কিন্তু আনকাউন্টেবল নাইম মানে টাইম যেহেতু এখানে আছে এখানে কম সময় বোঝানো হচ্ছে তার মানে এটা আনকাউন্টেবল অ্যান্ড আমাদের অ্যান্সার হবে হচ্ছে less okay and now moving to the last question very easy এটা আপনারা অবশ্যই সবাই পারবেন যে I have dash pairs of shoes এখন আমরা এতক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করেছিলাম যে less and fewer countable and uncountable so shoes যে I have dash pairs of shoes কি হবে এটা কাউন্টেবল আর আনকাউন্টেবল অবভিয়াসলি কাউন্টেবল তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে few I have fewest pairs of shoes. Well so এটা খুবই ইজি একটা লেসন ছিল আমাদের এই লেসনটা যদি আপনারা বুঝে থাকেন তাই আমি আর একটু ক্লিয়ার করি যে লেস এটা হচ্ছে আনকাউন্টেবল যে কোনো আনকাউন্টেবল যখন আমরা বুঝাবো যে আনকাউন্টেবল কোনো কিছু যদি আপনার সেন্টেন্সে থাকে এই যেমন যে আমার জুসের যে এক্সাম্পলটা ছিল তারপর সময়ের যে এক্সাম্পলগুলো ছিল এগুলো আনকাউন্টেবল তখন আমরা অবশ্যই ইউজ করবো লেস অ্যান্ড ফিওয়ার ফিওয়ার আমরা কখন ইউজ করব কাউন্টেবলের ক্ষেত্রে এটা হচ্ছে সব থেকে ইজি ট্রিক্স যখন আপনি প্র্যাকটিস করবেন বা বোঝার জন্য প্র্যাকটিস করবে তখন এটা বোঝার মানে বের করার সব থেকে ইজি হয়ে হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল দিয়ে সো আমি আজকে ট্রাই করেছি যে এই কমন মিস্টেকটা যখন আমরা কথা বলি তখন কিন্তু আমরা খুব মানে স্লাইডলি মিস্টেক করে ফেলি যে I have less pairs of shoes but it doesn't fit with right so I have fewer pairs of shoes এই যে লেস অ্যান্ড ফিওরের এই যে প্রবলেমটা আই হোপ এটা আপনাদের আর হবে না and let me know in the comment section যে আপনাদের আর কোনো কোয়ারিস আছে কিনা এই লেসনটা নিয়ে so That's all for today. See you in the next video.